আজকে আমি করাবো সিম্পলিফিকেশান যেটা বাংলা অর্থ হচ্ছে সরলীকরণ হুম অনেক সময় মান নির্ণয়ের জন্যও থাকে তো এই সিম্পলিফিকেশান করার ক্ষেত্রে সর্বপ্রথম যেটা বলবো সিম্পলিফিকেশানের বড় বড় কিছু অঙ্ক আছে যেগুলো খুব শর্টকাট প্রসেসে করা যায় আমি সেই জিনিস সেই অঙ্কগুলি করাবো এবং তার কিছু নিয়মাবলী আছে সেই নিয়মগুলো আমি আগে প্রথমে বলে দিচ্ছি সিমপ্লিফিকেশানের এক নম্বর যেটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে এগুলো সব এসছে বীজগণিতের যে সূত্রগুলো আছে সেখান থেকে এসছে এবং যারা ভিডিওটা দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তবে পুরো সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারবে এবং এর সঙ্গে আরেকটা জিনিস যেটা দরকার সেটা হচ্ছে বীজগণিতের সমস্ত সূত্রগুলো জানতে হবে নয়তো কিন্তু প্রবলেম হয়ে যাবে তাই প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে এ প্লাস বি সমান হচ্ছে এ প্লাস বি তার হোলি স্কোয়ার বাই হচ্ছে এ প্লাস বি এটা হচ্ছে শর্টকাট দু নম্বর হচ্ছে এ মাইনাস বি তার whole square by A minus B equal to হচ্ছে এ মাইনাস বি ঠিক আছে এটা হচ্ছে দু নাম্বার তিন নাম্বার হচ্ছে A square minus B square by A plus B সমান হচ্ছে এ মাইনাস বি তিন নাম্বার এই সূত্রটা দেখেই বুঝতে পারছো যে এই সূত্রটা A square minus B square এর সূত্র থেকে এসছে যেটা হচ্ছে A plus B into A minus B ঠিক আছে তার জন্য এখানে যখন এ মাইনাস বি আসবে তখন A square minus B square বা এ প্লাস বি থাকলে সেটা মান হবে এ মাইনাস বি এবং square minus B square by A minus B সমান হবে কি এ প্লাস বি ঠিক আছে চার নম্বর যেটা সূত্র হচ্ছে সেটা হচ্ছে A cube minus B cube by A square plus A B plus B square সমান হচ্ছে এ মাইনাস বি এই চার নম্বরের সূত্রটার ক্ষেত্রে বলবো চার নম্বর সূত্রটা এসছে এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদক নির্ণয়ের যে সূত্রটা সেই সূত্র থেকে যাদের সূত্রে বীজগণিতের সূত্রে প্রবলেম আছে তারা আমার বীজগঞ্জের সূত্রর যে ভিডিওটা বানানো আছে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে আমি এটা শেষে এন্ড স্ক্রিনে ট্যাগ করে দেবো ওকে এরপর আমি চলে আসছি পাঁচ নম্বর সূত্রে পাঁচ নম্বর সূত্রটা হচ্ছে A cube plus B cube by square minus A B plus B square এটা সমান হচ্ছে কি এ প্লাস বি এখানে সময় কম থাকার জন্য আমি পুরো জিনিসটা ভেঙে দেখাতে পারিনি কিন্তু শর্টকাট জিনিসটা দিয়েছি এই পাঁচ নম্বর সূত্রটা এ কিউ প্লাস বি কিউবের উৎপাদকের যে সূত্রটা সেটা A plus B into square minus A B plus B square তো সেখান থেকে A cube plus B cube by A square minus A B plus B square করলাম পেয়ে যাবো কি এ প্লাস বি অর্থাৎ দুটো মান যোগ করলে আমি সেই মানটা পেয়ে যাব ছ নম্বর যেটা সূত্র হচ্ছে A cube plus B cube plus C cube minus three A B C by square plus B square plus C square minus A B minus B C minus C A সমান হচ্ছে A plus B plus C okay সাত নাম্বার হচ্ছে এ প্লাস বি তার whole square plus A minus B তার whole square by A square plus B square সমান হচ্ছে টু এটা হচ্ছে two into A square plus B square এর সূত্র A plus B whole square plus A minus B তার হোল স্কোয়ার আট নাম্বার সূত্র যেটা হচ্ছে এ প্লাস বি তার whole square minus A minus B তার whole square by A into B থাকলে সেটা সমান হবে কত ফোর এগুলো হচ্ছে পুরো শর্টকাট এরপর আমি আসব অঙ্কে অঙ্কগুলো যারা ভিডিওটা দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে আবারও বলছি নয়তো কিন্তু কনসেপশন ক্লিয়ার হবে না এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং যারা নতুন বা প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো আসা যাক অঙ্কটা হচ্ছে সাতশো ছত্রিশ যোগ যোগ দুশো আটাত্তর তার হোল স্কোয়ার প্লাস সাতশো ছত্রিশ মাইনাস দুশো আটাত্তর তার হোল স্কোয়ার বাই নিচে দেখা যাচ্ছে সাতশো ছত্রিশ গুণিত সাতশো ছত্রিশ প্লাস দুশো আটাত্তর গুণিত দুশো আটাত্তর সমান জিজ্ঞাসা চিহ্ন মানে কত সেটা আমাকে বের করতে হবে তো এই ধরনের অঙ্ক যখন করব সেখানে আমাকে প্রথমে ফরম্যাটটা ভালো করে লক্ষ্য করতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে যে অঙ্কটা কোন ফরম্যাটে বা কোন সূত্র ইউজ করা যেতে পারে তো আমি প্রথমে সাতশো ছত্রিশ প্লাস দুশো আটাত্তর মানে আমি সাতশো ছত্রিশকে এ আর দুশো আটাত্তরকে যদি বি ধরে নিই ঠিক আছে তো এ প্লাস বি তার whole square plus A minus B তার হোল স্কোয়ার ঠিক আছে বাই নিচে সাতশো ছত্রিশ গুণিত সাতশো ছত্রিশ মানে হচ্ছে কি A into A A square plus B into B মানে হচ্ছে বি স্কোয়ার তার মানে এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে উপরে A plus B whole square plus A minus B whole square এই সূত্রটা একমাত্র two into A square plus B স্কোয়ারের হয় তার মানে two into A square plus B square সূত্র কি এ প্লাস বি তার whole square plus A minus B তার হোল স্কোয়ার ঠিক আছে তো আমি এখানে যদি টু রেখে দিই টু যদি রেখে দিই তবে থাকলো কি এ side A plus B whole square plus A minus B তার whole square by A square plus B square মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা নিচে চলে আসবে তো এখানে সেই জিনিসটাই দেখানো হয়েছে ওইখান থেকে যে সাতশো ছত্রিশ প্লাস দুশো আটাত্তর তার হোল স্কোয়ার প্লাস সাতশো ছত্রিশ মাইনাস দুশো আটাত্তর তার হোল স্কোয়ার বাই দুটো সাতশো ছত্রিশ গুণ করার জন্য সাতশো ছত্রিশ তার স্কোয়ার দুশো দুশো আটাত্তর দুটো গুণ হয়েছে তার জন্য হচ্ছে দুশো আটাত্তর তার স্কোয়ার এই ফর্মেটে চলে এলো এবার এ সমান সাতশো ছত্রিশ বি সমান যদি দুশো আটাত্তর হয় তবে সেটা অ্যান্সার চোখ বন্ধ করে কত হবে টু কারণ আমি আগেই বের করেছি সূত্র ধরে যেহেতু সেই ক্ষেত্রে অ্যান্সারটা এসছে টু তার জন্য এর মান চোখ বন্ধ করে টু লিখতে পারো ঠিক আছে বোঝা গেল এরপর চলে আসছে আমি পাঁচশো আটানব্বই যোগ চারশো উনআশি তার হোলি স্কোয়ার মাইনাস পাঁচ পাঁচশো আটানব্বই মাইনাস চারশো উনআশি তার হোলি স্কোয়ার বাই পাঁচশো আটানব্বই গুণিত চারশো উনআশি এই জিনিসটা দেওয়া আছে তবে এর মান কত হবে পরীক্ষার টাইমে তোমরা যেটা চারটে অপশান পাবে চারটে অপশান পেলে অ্যান্সার দেখে টুক করে দেখা মাত্রই অঙ্কটা বুঝতে পারবে যে প্রথম কাজ হচ্ছে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অঙ্কটা কোন ফর্মেটে ফেলা আছে তো পাঁচশো আটানব্বই যদি এ হয় ধরে নিচ্ছে আর চারশো উনআশি বি তবে এ প্লাস বি তার whole square minus A minus B তার হোল স্কোয়ার বাই নিচে এ ইন্টু বি এই সূত্রটা একমাত্র এসছে কী থেকে ফোর এ বি সূত্র থেকে ঠিক আছে তো ফোর এ বি সূত্র হচ্ছে কি এ প্লাস বি তার whole square minus A minus B তার হোল স্কোয়ার তো এই সাইডে যা আছে তাই থেকে গেল এ প্লাস বি তার whole square minus A minus B তার হোল স্কোয়ার এখানে ফোর এ বি থেকে আমি এ বিটা যদি নিচে পাঠিয়ে দিই তবে হয় এ ইন্টু বি সমান হচ্ছে কি তার মান হচ্ছে ফোর বুঝতে পারলাম তার মান হচ্ছে কত ফোর আমি ওই জিনিসটা ধরে নিচ্ছি এ সমান পাঁচশো আটানব্বই বি সমান চারশো উনআশি তবে ডাইরেক্ট এই ক্ষেত্রে মান লিখে দেওয়া যায় কত চার অর্থাৎ এর মান হচ্ছে বা অ্যান্সার হচ্ছে কত চার কেউ যদি এই জিনিসগুলো বিয়োগ করে ক্যালকুলেটারের সাহায্যে গুণ করে করে তো ওই অ্যান্সারটা একই আসবে তাই এটা হচ্ছে সব থেকে শর্টকাট প্রসেস বোঝা গেল এরপর চলে আসছি নেক্সট অঙ্কে নেক্সট অঙ্ক যেটা হচ্ছে আটশো পঁচাশি গুণিত আটশো পঁচাশি গুণিত আটশো পঁচাশি অর্থাৎ এখানে তিনটে আটশো পঁচাশি গুণফল প্লাস একশো পনেরো গুণিত একশো পনেরো গুণিত একশো পনেরো বাই আটশো পঁচাশি গুণিত আটশো পঁচাশি যোগ একশো পনেরো গুণিত একশো পনেরো বিয়োগ আটশো পঁচাশি গুণিত একশো পনেরো এই ধরনের অঙ্ক দেখার পর দেখার ক্ষেত্রে আমি প্রথমে বলেছি যে এটা কোন ফর্মুলাটা আছে সেটা বের করতে হবে তো আটশো তিনটে আটশো পঁচাশি মানে কি সেটা আটশো পঁচাশির কিউব হয় তিনটে একশো পনেরো মানে একশো পনেরো কিউব হয় তারপরে আটশো পঁচাশি সমান যদি কেউ এ ধরে তার মানে এর কিউব প্লাস বি এর কিউব আটশো পঁচাশি সমান এ ধরা হয়েছে একশো পনেরো সমান বি তো নিচের ক্ষেত্রে কত হয় A square plus B square minus A into B তো এই ফর্ম্যাট বা এই সূত্রটা এটা কিসের সূত্র আমাকে প্রথমে ভেবে নিতে হবে এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে A plus B into A square plus B square minus A B ঠিক আছে তো এটা শর্টকাট ফর্ম আমি আগেই লিখে দিয়েছি অর্থাৎ A cube plus B cube by A square plus B square minus A B সমান হচ্ছে কি এ প্লাস বি অর্থাৎ এক্ষেত্রে দেখানো হয়েছে অঙ্কটা যে আটশো পঁচাশি তার কিউব প্লাস একশো পনেরো তার কিউব বাই আটশো পঁচাশি তার স্কোয়ার প্লাস একশো পনেরো তার স্কোয়ার মাইনাস আটশো পঁচাশি কিন্তু একশো পনেরো কারণ এ মানে cube plus B cube by হচ্ছে কত A square plus B square minus A into B অর্থাৎ এ প্লাস বি এ মানে আটশো পঁচাশি বসিয়ে দেওয়া হলো বি মানে একশো পনেরো দুটো যোগ করলে অ্যান্সার হচ্ছে কত এক হাজার অর্থাৎ এর মান কত হবে এক হাজার কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কটা হয়ে যাবে শুধু সূত্রগুলো একটু ফলো করতে হবে যারা বীজগণিতের সূত্র জানো না তারা অবশ্যই আমার বীজগণিতের সূত্রের উপর একটা ভিডিও এনডি স্ক্রিনে ট্যাগ করে দেওয়া থাকবে দেখে নেবে আর যাদের সূত্রে এখনও প্রবলেম আছে সূত্রগুলো অবশ্যই লিখে লিখে মুখস্থ করবে আর ভালো লেগে থাকে থাকলে অবশ্যই লাইক করবে এবং যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরপর চলে আসছে আমার নেক্সট ভিডিও নেক্সট অঙ্ক যেটা হচ্ছে একশো সাতচল্লিশ গুণিত একশো সাতচল্লিশ প্লাস একশো সাতচল্লিশ গুণিত একশো তেতাল্লিশ প্লাস একশো তেতাল্লিশ গুণিত একশো তেতাল্লিশ বাই একশো সাতচল্লিশ গুণিত একশো সাতচল্লিশ গুণিত একশো সাতচল্লিশ মাইনাস একশো তেতাল্লিশ গুণিত একশো তেতাল্লিশ গুণিত একশো তেতাল্লিশ এই ধরনের অঙ্ক দেওয়া আছে এই ধরনের অঙ্কর ক্ষেত্রে সর্বপ্রথম যেটা দেখতে হবে যে উপরে আমি প্রথম ক্ষেত্রে দেখতে পাচ্ছি একশো সাতচল্লিশ গুণিত একশো সাতচল্লিশ মানে এটাকে একশো সাতচল্লিশকে যদি এ ধরে নেওয়া হয় সেটা হচ্ছে কি এর স্কোয়ার প্লাস একশো সাতচল্লিশ গুণিত একশো তেতাল্লিশ মানে একশো তেতাল্লিশকে আমি ধরে নিচ্ছি বি ঠিক আছে নিচে দাগ দিয়ে দিয়ে বুঝিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে কি বি গুণিত বি মানে বি স্কোয়ার আর মাঝে এটা হচ্ছে এ ইন্টু বি একশো সাতচল্লিশ গুণিত একশো তেতাল্লিশ আর নিচে হচ্ছে তিনটে একশো সাতচল্লিশের গুণফল মানে এটা হচ্ছে এ কিউব মাইনাস একশো তেতাল্লিশের তিনটে গুণফল মানে এটা হচ্ছে বি কিউব তো তো A cube plus A B plus B A square plus A B plus B square by A cube minus B cube তো নিচে যেহেতু A cube minus B cube আছে তো সূত্রটা এ কিউব মাইনাস বি কিউবের উপর থেকে পাওয়া যাবে তার জন্য আমি লিখেছি নিচে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে A minus B into A square plus A B plus B square কিন্তু এখানে ফর্ম্যাটটা উল্টোভাবে দেওয়া আছে তার জন্য ঘুরিয়ে নিতে হবে আমি এই জিনিসটা ঘুরিয়ে নিলাম A minus B into A square plus A B plus B square লিখতে পারি সমান হচ্ছে A cube minus B cube তো তো যেটা হচ্ছে কথা উপরে যেহেতু আছে এস একশো সাতচল্লিশ গুণতে একশো সাতচল্লিশ মানে একশো সাতচল্লিশটা এ তার মানে A square plus A B plus B square তার জন্য A square plus B square plus A B লেখা হয়েছে এখানে তো A square plus A B A square plus B square plus A B by হচ্ছে A cube minus B cube এটা সমান কী হবে ওয়ান বাই এটাকে নিচে পাঠিয়ে দেওয়া হয়েছে তার মানে কত হচ্ছে one by A minus B ঠিক আছে one by A minus B এইবার এখানে যেটা হচ্ছে আমি অঙ্কটাকে সাজিয়ে নিয়েছি একশো সাতচল্লিশ তার স্কোয়ার প্লাস একশো সাতচল্লিশ উনতে একশো তেতাল্লিশ প্লাস একশো তেতাল্লিশ তার স্কোয়ার বাই একশো সাতচল্লিশ তার কিউব মাইনাস একশো তেতাল্লিশ তার কিউব এ সমান একশো সাতচল্লিশ আগে ধরেছি বি সমান একশো তেতাল্লিশ তার মানে এটা সমান কী পেলাম আমি মানটা পেয়েছি one by A minus B তো one by A minus B এর জায়গায় শুধু মানগুলো বসিয়ে দেয় ওয়ান বাই একশো সাতচল্লিশ মাইনাস একশো তেতাল্লিশ অর্থাৎ একশো সাতচল্লিশ থেকে একশো তেতাল্লিশ বিয়োগ করলে কত হচ্ছে এক বাই চার অর্থাৎ এর অ্যান্সার হচ্ছে কত এক বাই চার বোঝা গেল এরপর চলে আসছি এক্ষেত্রে অঙ্কটা যেটা হচ্ছে সাতচল্লিশ তো সাতচল্লিশ তো সাতচল্লিশ তিনটে সাতচল্লিশ তিনটে পঁয়ত্রিশ হুম প্লাস ছাব্বিশ গুণিত ছাব্বিশ গুণিত ছাব্বিশ মানে তিনটে ছাব্বিশ আছে মাইনাস সাতচল্লিশ গুণিত পঁয়ত্রিশ গুণিত ছাব্বিশ বাই সাতচল্লিশ গুণিত সাতচল্লিশ প্লাস পঁয়ত্রিশ গুণিত পঁয়ত্রিশ প্লাস ছাব্বিশ গুণিত ছাব্বিশ মাইনাস সাতচল্লিশ গুণিত পঁয়ত্রিশ মাইনাস পঁয়ত্রিশ গুণিত ছাব্বিশ মাইনাস সাতচল্লিশ গুণিত ছাব্বিশ দেওয়া আছে দিয়ে তার মানে এটার মান কত তো এই অঙ্কটার ক্ষেত্রে যেটা হচ্ছে এটার ক্ষেত্রে সূত্রটা ইউজ হবে A cube plus B cube plus C cube minus three A B C এটা যেটা সূত্র হচ্ছে A plus B plus C into A square plus B square plus C square minus A B minus B C minus C A ঠিক আছে আমি প্রথমে যেমন ফর্ম্যাট আছে তিনটে সাতচল্লিশ মানে সাতচল্লিশের কিউব সাতচল্লিশকে আমি ধরে নিচ্ছি এ এ সমান সাতচল্লিশ বি সমান হচ্ছে পঁয়ত্রিশ সি সমান হচ্ছে ছাব্বিশ তার মানে ফর্ম্যাটটা তবে কি হয় উপরে হচ্ছে A cube plus B cube plus C cube minus A cube plus B cube plus C minus three A B C এখানে একটা কথা বলে দিই লিখতে গিয়ে মিস্টেক হয়েছে যেটা হচ্ছে লাস্টে এই যে যে জায়গাটায় সাতচল্লিশ গুণিত পঁয়ত্রিশ গুণিত ছাব্বিশ আছে এখানে তিন হবে ঠিক আছে আমার লিখতে গিয়ে মিস্টেক হয়েছিল তো যেটা হচ্ছে A cube plus B cube plus C minus three A B C by A square plus B square plus C square minus A B minus B C minus C A সমান হবে কি A plus B plus C অর্থাৎ এখানে নিচে জিনিসটা লিখেছি তার মানে সাতচল্লিশ কিউব প্লাস পঁয়ত্রিশ কিউব প্লাস ছাব্বিশ কিউব মাইনাস সাতচল্লিশ গুণ পঁয়ত্রিশ গুণ ছাব্বিশ বাই সাতচল্লিশ স্কোয়ার প্লাস পঁয়ত্রিশ স্কোয়ার প্লাস ছাব্বিশ স্কোয়ার মাইনাস সাতচল্লিশ গুণিত পঁয়ত্রিশ মাইনাস পঁয়ত্রিশ গুণিত ছাব্বিশ মাইনাস সাতচল্লিশ গুণিত ছাব্বিশ ঠিক আছে অর্থাৎ এই এ সমান সাতচল্লিশ বি সমান পঁয়ত্রিশ সি সমান ছাব্বিশ এই তিনটাকে যোগ করলে পাওয়া যাবে একশো আট অর্থাৎ এর মান হচ্ছে একশো আট ঠিক আছে এই ধরনের সহজ সহজ অঙ্ক পাওয়ার জন্য অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে লাইক এবং শেয়ার করলে আমি ইন্সপিরেশন পাই এই ধরনের আরও সহজ সরল অঙ্ক করার চেষ্টা করব আজকে এতটাই থ্যাংক ইউ